আপনার প্রকৃতি হলো আপনার ধর্ম নাইদার হিন্দু নর মুসলিম নর Christian nor Jain nor Buddhist this are sects not religion এগুলো শুধুই সম্প্রদায় মাত্র এগুলা ধর্ম নয় গোষ্ঠী প্রকৃতির কাছে পৌঁছানোর জন্য এগুলা সম্প্রদায় মাত্র সারা বিশ্বে তিন শতাধিক সম্প্রদায় রয়েছে every one reaches to religion প্রত্যেকেই সেই ধর্মে পৌঁছে যায় থ্রি হান্ড্রেড প্লাস পায়ে আছে এই তিনশো সম্প্রদায়ের অর্থ হল বিভিন্ন পথ রাস্তা রোড নৌকা ঘাট ইত্যাদি what difference does it make পার্থক্য কোথায় ঘাট অনেক থাকতে পারে বাট নদী একটাই নদী হলো সবচেয়ে বড় আমরা এ পাশ থেকে অন্যদিকে চলে গেলাম নৌকাতে তাতে আমরা যে নৌকাতেই বসি তাতে তাফারটা কি নৌকাটি এমন রঙের ছিল যে যেই রঙের এক কালার ফ্ল্যাগ বোর্ডের উপরে ছিল হোয়াট ডিফারেন্স ইট মেক পার্থক্যটা কি হলো যে নৌকাটি আপনাকে পার করে দেয় সে একজন নাবিক যে এখানে একটি ঘাট একটি তীর্থস্থান আছে তীর্থস্থান মানে একটা ঘাট তীর্থস্থান ও নাবিক আছে সেখানে তীর্থস্কর অর্থ হল মোল্লা মাঝি নাবিক যে আপনার নৌকাকে এপার হতে ওপারে নিয়ে যায় মহাবীর বুদ্ধ বা কৃষ্ণ বা খ্রিস্ট বা মোহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নেই ধর্ম হলো প্রকৃতি এবং আমরা কে তা আমরা জানি না এবং আমরা কোরআন খুলেছি কোরআন খুলেছি তারপরেও আমরা জানি না কে এই আমরা আমরা ধর্মগ্রন্থগুলি পড়ছি তথাপিও আমরা জানতে চায় না কে পাঠক আমরা ন্যায় নীতি খুব ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের মধ্যে বোঝার যে ফর্মুলা সেটা আমাদের পরিচয় বহন করে না আর এটাই ধর্ম ধর্মের অর্থই হল নিজেকে জানো নিজের প্রকৃতিকে স্বীকার করা আপন চেতনার সাথে পরিচিত হওয়া Thank you. Thank you very much for watching my all videos. Please subscribe my channel. If you like my videos, like, share and comment.